আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা এখন আছি হাতের জিলে বলো আজকে বিশেষ করে আমার মেয়ের কারণেই বের হওয়া প্রতি সপ্তাহ উইকেন্ডে ট্রাই করে একটু ওকে নিয়ে বের হওয়ার জন্য প্রতি সপ্তাহে শুক্রবারে ট্রাই করি একটু আর্লি হওয়ার জন্য দুপুরে বাইরে খাওয়া দাওয়া করি আমরা আর আজকে সন্ধ্যা বের হলাম তার কারণ হাতি চিল আসলে রাতে অনেক সুন্দর লাগে লাইটিংগুলোর কারণে আর দিনও প্রচণ্ড গরম ছিল আর আমার মেয়ে গরম সহ্য করতে পারে না বলেই আসলে সন্ধ্যার দিকে বের হওয়া আমরা রামপুরা থেকে এফডিসির উদ্দেশ্যে রওনা করব বোটের মধ্যে চলে আসছি অলরেডি এখনও লোক উঠতেছে আজকে অনেক লোক ছিল এখানে আমি আসলে একটু অবাক হয়ে যাই রাতের আটটার মধ্যে এত লোক রাতে জিলে পার্কের লাইটগুলো আসলে খুব সুন্দর লাগে রাত্রিতে বোটগুলো খুব আলোকিত করে সাজে আর সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আশা করি সবাই আমাদেরকে হেল্প করবেন অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে আদারওয়াইজ হেল্প হবে না আমাদের বোর্ডটি পুলিশ প্লাজা হয়ে অ্যাপডিসে যাবে মানে একটি হিটে দুইটা প্লেস আমাদের ঘোরা হচ্ছে এটা আমাদের সুবিধাই হলো এখন আমরা এফডিসি মোড়ে আসছি এই প্লেসটা অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো আছে আসলে এটা অনেক নিট অ্যান্ড ক্লিন এইখানে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে বসার জায়গা আছে সুন্দর পরিবেশ আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে আমাদের খুব খিদেও লাগছে এখন আমরা এখানে পারে একটা রেস্টুরেন্ট আছে দেখি ওইখানে কী কী পাওয়া যায় রাত অনেক হচ্ছে জানি না আসলে কি খাওয়ার আল্লাহ রেজিগিয়ে রেখেছে আমাদের আর রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা এখানে অনেক ছবি ভিডিও করি প্লাস এখান থেকেই আমাদের আজকে হাতে চিপ ভ্রমণ আমরা আশা করি এখানে শেষ করব খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব রেস্টুরেন্টে এসে আসলে খুশি হতে পারলাম না এখানে চাহিদা অনুযায়ী আসলে খাওয়ার পাইনি আমরা আমাদের ডিফারেন্ট থিং ছিল ডিফারেন্ট কিছু খাওয়ার বাট এখানে সব চাইনিজ খাওয়ার যেটা আসলে কেউ পছন্দই করে না বেসিক্যালি আমরা যারা আসছি তারা কেউ এগুলো আসলে পছন্দ করি না আমরা রেস্টুরেন্টের বাইরে অনেকক্ষণ বসেছিলাম সিএনজির জন্য ওয়েট করি এখানে আর এখান থেকে চলে যাব অন্য একটা রেস্টুরেন্টে এখানে গিয়ে খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে যাব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ